অপরাহ্ন আচ্ছা আমি ইয়া শুভ অপরাহ্ন সুপ্রিয় মাহমুদ হাসান আমি চিনি হাসান মাহমুদকে টরন্টোতে থাকেন আমার অত্যন্ত প্রিয় ফতে মোল্লা হাসান মাহমুদ অনেক বড় দার্শনিক কবি লেখক নাট্যকার চিত্র পরিচালক এবং ইসলামী সারিয়া বিষয়ক বিশেষজ্ঞ কানাডাতে তিনি অত্যন্ত সুপ্রিয় একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত নিয়ে গবেষণা করেন গানও করেন অনেক গুণের গুণ গুণে গুণান্বিত হাসান মাহমুদ তিনি অভিজিৎ রায়ের যে স্ত্রী বন্যা বন্যার মামা হন যে অভিজাত রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছিল আচ্ছা ওই সময় আমি খুব বিরক্ত ফিল করেছিলাম আমি জানি না মানুষ কেন এত বিরক্ত করে মাহমুদ হাসান আপনার আচ্ছা যাক ওইসব নিয়ে কথা নয় আমি অবশ্যই আমি দার্শনিক আচ্ছা আচ্ছা ওই স্লোগানটা ভাই আর পরের দিনে হয় না আমি টেক্সট দেখবো না তাহলে ভালো এখন আমি এখন কী করবো খেলা দেখ দেখা ছিল এখন আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়ার খেলা আমি খেলা দেখার সময় নেই বাট আমার এখন মানসিকভাবে আমি খেলা দেখার জন্য প্রস্তুত না কারণ আমার সময় কম আমার অনেক কাজ বাকি আছে যেই কাজগুলো প্রতি মুহূর্তে আমাকে করতে হয় সেটা হলো এই পৃথিবীকে ধর্মমুক্ত করতে হবে কারণ ধর্মই সকল অধর্মের মূল ধর্মগুলোই পৃথিবীতে যত অশান্তির সৃষ্টি করেছে ঠিক আছে না কিন্তু ধর্মবাদীরা ওরা তো ধর্ম বিক্রি করে খায় যারা মোল্লা বাইবেল যারা করে বাইবেল গীতা মহাভারত ত্রিপিটক বেদ ওরা এগুলো পড়েনি কেউ আপনি জানেন মুসলমানদের মধ্যে শতকরা নিরানব্বই ভাগ কোরআন পড়েনি অর্থসহ খ্রিস্টানদের মধ্যে বাইবেল পড়েনি অর্থসহ আপনারা মনে করেন কি বাইবেল কি শুধু ইংরেজি ভাষায় সারা পৃথিবীর সব যত ভাষা আছে সব ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ফ্রি দেওয়া হয় প্রতিদিন বড় বড় শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষীদের থেকে ফ্রি দেওয়া হয় আমি নাস্তিক নই একটা জিনিস অনেকে বোঝে না এই কথাটা মানে কারণ সমস্যা আছে বুঝতে চেষ্টাও করে না নাস্তিক হলো নহে আস্থা যাহাতে মানে যিনি স্রষ্টায় বিশ্বাস করেন না স্রষ্টায় creator he who doesn't believe in creator and সেই ক্রিয়েটরকে ঈশ্বর ভগবান রাম কৃষ্ণ বুদ্ধা গড খোদা আল্লাহ কে স্রষ্টা হলেন প্রকৃতি মাতা সুপারন্যাচারাল পাওয়ার সেই স্রষ্টাকে যারা বিশ্বাস করে না তারা নাস্তিক কিন্তু আমি স্রষ্টায় বিশ্বাস করি আচ্ছা ভাই আপনি যারা মুসলমান তারা অন্যদেরকে বলে কাফের কাফের শব্দের অর্থ হলো বিধর্মী অন্য ধর্মে বিশ্বাসী কাফের অর্থ নাস্তিক নয় আর মুরতাদ হলো মুসলমান ছিল এবং ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেছেন তারা হলো মুরতাদ মানে ইসলাম ত্যাগ করে ত্যাগকারী অথবা এক্স মুসলিম যারা ইসলাম ত্যাগ করেছে তারা হলো এক্স মুসলিম আর আমি মনে করি ধর্মগুরু প্রতিটি ধর্মই হিন্দু জোরাস্ট্রিয়ান বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং জৈন ধর্ম হিন্দু ধর্ম ভেঙে খ্রিস্টান কি হয়েছে বুদ্ধ ধর্ম হয়েছে আর কি হয়েছে শিখ ধর্ম হয়েছে তাই না হুম ইহুদিদের ধর্ম ভেঙে খ্রিস্টান ধর্ম হয়েছে এবং খ্রিস্টান এবং ইহুদিদের ধর্ম ভেঙে মুসলিম ইসলাম ধর্ম হয়েছে তাই না আমাদের পাক ভারত উপমহাদেশের পাক বাংলা ভারত উপমহাদেশে হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল তেমন গরিব মানুষগুলো ধর্মান্তরিত হয়েছে যারা সমাজে উপস্তর উপরের স্তরে আছে বড় বড় দলগুলো তো দেখেন যারা বড় বড় নেতা তারা কি দল পাল্টায় তারা তো মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিভিন্ন সুযোগ সুবিধা পায় তাদের দল ক্ষমতায় গেলে ক্ষমতায় না গেলেও ওরা অনেক বড় বড় থাকে বিরোধী দলে থেকেও তারা অনেক সুবিধা পায় তাই তারা দল পাল্টায় না পক্ষে যখন সুবিধা নিতে চায় সুবিধা বঞ্চিত হয় আরও বেশি সুবিধা পেতে চায় যেমন আমাদের দেশের barrister Moudud Ahmed barrister Nazmul Huda doctor Kamal Hossain doctor Badruddoza Chowdhury colonel Oli Ahmed এই ধরনের কিছু কিছু নেতা তারা দল পাল্টিয়েছে হ্যাঁ দল পাল্টিয়েছে নতুন দল করেছে অনেকে কিন্তু মানুষ তাদেরকে শ্রদ্ধা করে না এদেরকে কেউ ভোট টোট দেয় না কিন্তু ভোট দেয় না এরা দাঁড়াইলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায় কিন্তু কোনো দলের মার্কা নিয়ে যখন দাঁড়ায় নৌকা মার্কায় দাঁড়াইলে কলা গাছও পাশ করে কোনো কোনো এলাকায় ধানের শীষ নিয়ে দাঁড়াইলে কলা গাছ দাঁড় করাই দিলেও পাশ করে যায় এটা পার্টির কারণে সরি ঠিক ধর্মগুলো ঠিক আগের দিনে রাজনীতি ছিল ধর্ম এখন আমরা যেটাকে রাজনীতি বলি ও সরি গ্যাস একটু এনার্জি ড্রিঙ্ক আপনারা মদ বলেন কেন এটা হলো এনার্জি ড্রিঙ্ক বুঝতে পেরেছেন তো কথা আছে এগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আলতু ফালতু টেক্সট টেক্সট যারা লেখে আসলে ওরা অশিক্ষিত বর্বর ছোট লোক মূর্খ এত সহজ করে কেউ আমাকে কখনো বোঝাতে পারেনি কোনো শিক্ষক এত সহজ ভাষায় সুন্দর উদাহরণ দিয়ে বোঝাতে পারে না কঠিন কঠিন করে বলে তাই মানুষ বোঝে না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওকে ছোট লোক গরিব অশিক্ষিত মূর্খ বর্বর <laughs> আমাকে বলেছে গালি দিতে আমি দিয়েছি আমি গালি দেই না আমি দেই শব্দ বোমা মারি শব্দ বোমা মারা মেরে আমি আহত করে দিই কলেজা বিদীর্ণ করে দিই আমার ক্লাসে সেমিনারে কোথাও ট্রেনিংয়ের ওয়ার্কশপে যেখানেই আমি যাই কোথাও বক্তব্য রাখি আমি যখন বক্তব্য রাখব মনোযোগ দিয়ে শুনতে হবে হান্ড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন না হলে আমি বের করে দিই আমার ক্লাস থেকে বের করে দিই যত বড় সাহেব যত বড় রাজনীতিবিদ যত বড় মন্ত্রী মিনিস্টার প্রফেসর যত বড় লেভেলের যেই হয় না কেন যদি আমার বক্তব্য থাকে সেখানে আমি বলে দেই ফিন অফ সাইলেন্ট কোনো কথা বলা যাবে না কারোর সাথে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে উইথ হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন এবং আমার কথা বলার মাঝখানে কথা বলা যাবে না আমার বক্তব্য শেষ হবে সবার জন্য উন্মুক্ত থাকবে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে হবে কাগজ কলম দিয়ে দেই আপনারা লেখেন নোট ডাউন করেন কোনো প্রশ্ন থাকলে পরে করবেন তা আমি কি বললাম আমি নাস্তিক নই যারা আমাকে নাস্তিক বলে তারা মূর্খ তারা অশিক্ষিত বর্বর তারা ছোট লোক তারা ধর্মের কিনা গোলাম ধর্ম ব্যবসায়ী মৌলবাদী এবং ওরা ধর্মীয় সন্ত্রাসী কি বলেছি ধর্মের সেবা দাস ধর্মের মাধ্যমে ভিন দেশীয় সংস্কৃতিকে নিজের দেশে এনে প্রতিষ্ঠিত করে তারা ওরা এজেন্ট কারণ ধর্ম বিক্রি করে ওরা খায় আবার রাজনীতিও আপনি দেখবেন মার্সবাদ লেনিনবাদ মাংসতুঙ্গের মতবাদ আমাদের দেশে বেশিরভাগ যেসব ল্যাপটিস্টগুলো আছে ওরা অশিক্ষিত মূর্খ বর্বর ওরা থিওরি মুখস্থ করে করে করে আচ্ছা ভাই রাশিয়াতে পঞ্চাশ ডিগ্রি মাইনাস সেলসিয়াস ষাট ডিগ্রি মাইনাস সেলসিয়াস সেখানে আলু খেয়ে মানুষ বাসে আলু দিয়ে ভোটকা বানায় শুকুরের মাংস খায় নালে শীতের দেশে তারা বাঁচতে পারবে না তাই না এখন তাদের দেশের থিওরি নিয়ে আমাদের দেশের মানুষ গরমে মনে যায় চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি প্লাস ঘামের সাথে সব বাইরে যায় চর্বি আর ওদের চর্বি শুধু জমে এখন ওখানকার আবহাওয়া আমাদের আবহাওয়াকে এক আমাদের দেশের মানুষের খাওয়া আমরা মাছ খাই শাকসবজি খাই লতাপাতা খাই বৃষ্টি হয় পানি ঘর ঘরের চাল নাই গত সপ্তাহে একজনের সাথে কথা হচ্ছিল আমাদের প্রতিবেশী বলে মামা আমাদের ঘরের চাল নাই বৃষ্টি পড়ে কেন টিন নাই কঠিন সব ছিদ্র হয়ে গেছে আহারে মহামসিবত এখন আমি এরকম বিশ কোটি মানুষকে কি টাকা দিয়ে হেল্প করতে পারি বলেন এরা কেন গরিব হলো ওই যে কাঠমোল্লারা বদমাইশ তারা বলেছে কাম করার দরকার নাই আদম বানাও আল্লাহ খাওয়াবে মুখ দিয়েছেন যিনি রে ভাই আহার দিবেন তিনি এইসব বলে বলে বাংলাদেশের জনসংখ্যা এত বাড়াইছে আর এই কত বিশ গত পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ এরশাদের পর যে অথর্ব সরকারগুলো এসেছে তারা কোথাও জন্ম নিয়ন্ত্রণ করে না এরশাদের সময় আমি নিবিড়ভাবে তার সাথে নয় বছর কাজ করার সুযোগ হয়েছে ইউনাইটেড নেশনসের অ্যাডভাইজার হিসেবে তো সেখানে আমি তাকে সাপোর্ট দিয়েছিলাম নাম্বার ওয়ান সমস্যা হলো আমাদের অধিক জনসংখ্যা জন জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে এরশাদ সাহেব জিরো পপুলেশন গ্রোথ করেছিলেন সেটা কি করে মানে একজন মূল্যে একজন জন্ম নিয়েছে এটাকে বলে জিরো পপুলেশন গ্রোথ মানে বিশ কোটি থাকলে বিশ কোটি তাই না আর যদি বেশি মরে তাহলে জনসংখ্যা কমে যাবে আর যদি কম মরে জনসংখ্যা বেড়ে যাবে মৃত্যু হারের সাথে জনসংখ্যার বাড়া এবং কমা নির্ভর করে এবং উৎপাদন খেতে যেমন শস্য উৎপাদন হয় তদ্রূপভাবে বাংলাদেশের মানুষ আর কিছু পারুক আর না পারুক ভাই আদম বানানোর ব্যাপারে বড় ওস্তাদ বুঝছেন না আদম বানানোর ব্যাপারে বড় ওস্তাদ এই কামে কিন্তু ক্লান্তি নেই তাদের আর আমাদের অসভ্য অথর্ব কিছু কিছু বুদ্ধিজীবীরাও বলে মানব সম্পদ আমাদের অনেক বড় সম্পদ বিদেশে পাঠাইয়া আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এটা ঠিক নয় ভুল স্বাস্থ্যবান সুস্বাস্থ্যের অধিকারী মানুষ যদি আপনি তৈরি করেন মানব সন্তান তাদেরকে যদি সুশিক্ষা দেওয়া হয় কারিগরি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কারিগরি শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে কিন্তু বেকার থাকে না কেউ একজন কৃষকের কোনো শিক্ষা নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই ওই বাপ দাদায় নাঙ্গল কেমনে ঠেলছে কিভাবে করেছে কোথাও কিভাবে কখন সার দিতে হবে পানি দিতে হবে কি বি কোন খেতে কী লাগাতে হবে এটা তারা বুঝে না তাই আমি মনে করি প্রতিটি গ্রামে গঞ্জে যেখানে মানুষ কৃষি চাষ করে তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া উচিত ঠিক না এবং কৃষিবিদ তৈরি করা উচিত আমি তো বলেছি প্রত্যেক উপজেলায় কৃষি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ডিস্ট্রিক্টগুলোতে বড় বড় ডিস্ট্রিক্টগুলোতে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি খোলা উচিত এবং যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানাচ্ছে ওই যে ব্যবসায়ীরা গার্মেন্টসের মালিকরা আমি জানি ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আমার পরম শ্রদ্ধাভাজন আমার একজন কাকা উনি মারা গেছেন উনি ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর নুরুল ইসলাম আপনারা অনেকে শুনেছেন তার নাম উনি অনেক বড় অধ্যাপক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি ইংলিশ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াইতেন পাকিস্তান আমলে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকে পরে বিদেশেও অনেক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিনি ভাইস চ্যান্সেলার ছিলেন তো আমাকে বলল যে বাবা উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দুই বছর চালাইয়া চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল উনি পাল আমি বললাম কী জন্য ছেড়ে দিলেন কাকা বলে যে বাবা তুমি তো বুঝবে না তিরিশ জন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের মালিক মিলে এই বিশ্ববিদ্যালয় বানিয়েছে এখন তারা এক একজন আইসে আমাকে অন্যায় দাবি করে এটা করেন ওটা করেন এর ভর্তি কী কী বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপার উনি বললেন যে আমি কি এই তিরিশ জনকে কখনো হ্যাপি করতে পারবো বলে তুমি তো জানো আমি একজন নীতিবান মানুষ আমার দ্বারা এটা সম্ভব না আমি শিক্ষকতা করব এটাই ভালো পরে তিনি ওখানে ছিলেন উনি আর্টস ফ্যাকাল্টির ডিন ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত তিনি শিক্ষকতা করেছেন তো আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে কিছু কিছু অশিক্ষিত মূর্খ অতি ফাজিল লোক আছে বলে কি বাংলাদেশে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে এরা আবার communist socialist Marxist Maoist Leninist এক একজন মহাপণ্ডিত এক একজন মহাদার্শনিক মহান নেতা হয়ে গেছে আমি ওদেরকে বলে তোদের মুখে জুতা মারা উচিত তোরা অশিক্ষিত মূর্খ বর্বর তোরা কিছুই জানিস না আরে মাদ্রাসা মানে কি ওখানে তো ঘর আছে না পড়ায় তাদের মাদ্রাসার সিলেবাসের সাথে তাদের সিলেবাস থাকবে ধর্মশিক্ষা চলবে সাথে সাথে কারিগরি শিক্ষা দিতে হবে প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটি ক্লাসে ক্লাসে কম্পিউটার দাও ছেলেমেয়েরা কম্পিউটার শিখবে হ্যাঁ সেখানে গ্রিল কি করে মেশিন গ্রিল মেশিনে কাজ করে সেগুলো শিখাও যদি তারা বিদেশেও যায় সেখানে গিয়ে তারা কাজ করতে পারবে ভাই হাত পাও নিয়ে আপনি এম এ পাশের সার্টিফিকেট নিয়ে বিদেশে আইসে কী করবেন কারিগরি কোনো শিক্ষা নাই হ্যাঁ কারিগরি শিক্ষা দিতে হবে বর্তমানে দেখেন ভারতে সেই কম্পিউটারের উপরে সিলিকন ভ্যালি ভ্যালি ডেভেলপ করা হয়েছে বাংলাদেশের কারিগরি শিক্ষা বিশেষ করে কম্পিউটারের উপর ছেলে মেয়েদের প্রচুর আগ্রহ আমি দেখতে পাই অনলাইনে তারা আসে এই যে কম্পিউটার না জানলে ফেসবুকে আসতে পারতো না কম্পিউটার না জানলে পালটকে আসতে পারতো না কম্পিউটার না জানলে অনেকগুলো ভয়েস সেটিং রুমে আসতে পারতো না ফ্ল্যাট সেট আছে অনেকে জানে না খবরগুলো জানিয়ে দিলাম ভয়েস ভয়েস সেট রুমে যেগুলো তোমরা আরও মজা পাবে Paltalk dot com log in করে দুই মিনিটের ভিতরে ঢুকে পড়ো অনেকে এসে ফেসবুকে আমি বলার পরে অনেকেই গিয়েছে সেখানে কথাবার্তা বলে তারা অনেক প্রশ্ন করে অনেক বন্ধু বান্ধবী অনেক ধরনের মজা করে সারা পৃথিবীর সারা সকল দেশ থেকে অনেক বাংলা ভাষাভাষীরা আসে প্রায় বিশ বছর আগে আমি এই পালটক বাংলা সাব ক্যাটাগরি এটা খোলাইছিলাম সে পালটকের অথরিটিকে আমেরিকাতে টেলিফোন করে বলে বাংলাদেশ সাব ক্যাটাগরি ছিল না তো যাই হোক যে কথা বলছি আমি নাস্তিক নই আমি স্রষ্টায় বিশ্বাস করি বাট আমি মনে করি শুধু মনে করি না আমি প্রমাণ সহকারে অথরিটি নিয়ে বলছি প্রতিটি ধর্মই মানুষ তৈরি করেছে এবং পুরুষগণ তৈরি করেছে ধর্মগুলো ধর্মগ্রন্থগুলো পুরুষগণ লিখেছেন তাদের মতো করে আইন তৈরি করেছে ধর্মগ্রন্থগুলো কিন্তু আইনের সমষ্টি ল নিয়ম কানুন কিভাবে কি করতে হবে সব কিছু ধর্মগ্রন্থগুলোকে বলা আছে এবং প্রতিটি ধর্মই জীবন ব্যবস্থা এখন উন্নত জগৎ হয়েছে উন্নত জীবন হয়েছে পরিবর্তিত হয়েছে সমাজ ব্যবস্থা এখন ডিজিটাল যুগ যখন ধর্ম পৃথিবীতে এসেছিল তখন কিন্তু পার্লামেন্ট ছিল না পুলিশ আইন বিভাগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো ছিল না সরকার ব্যবস্থা ছিল না মানুষ বনে জঙ্গলে বসবাস করত তখন মানুষ নিজেরা নিজেদের মতো করে তাদের এলাকা ভিত্তিক পাড়াভিত্তিক গ্রাম ভিত্তিক বিভিন্নভাবে মানুষ আচার বিচার করত তাই না পঞ্চায়েতের মাধ্যমে দরবার করতো আমি শুনতে আমাদের এলাকায় বলতো দরবার হ্যাঁ মরলরা বসে দরবার করতেন তারা যে রায় দিতেন সেটাই মেনে নিতে হতো এখন আর ওই সব দরবার মাল মেল বিচার হয় এখনও অনেক সমস্যার সমাধান স্থানীয়ভাবে মানুষ করে কোর্ট কাছারিতে যেতে হয় না উকিলদের পয়সা দিতে হয় না থানার পুলিশদের ঘুষ দিতে হয় না তাই না অনেক ব্যাপার আছে এমনকি বিচারপতিদেরকেও কিনে ফেলে টাকা দিয়ে তো এই অবস্থা আরও ডেভেলপ করবে আমি মনে করি বাংলাদেশে এখন যত পুলিশ আছে তার চেয়ে দশ গুণ পুলিশের সংখ্যা বাড়ানো উচিত এবং তাদেরকে মডার্ন ইকুইপমেন্টস দেওয়া উচিত লজিস্টিক সাপোর্ট দেওয়া উচিত কারণ দেখা গেছে একদল ডাকাত ডাকাতি করতে এসছে তাদের মোটর সাইকেলে হলো তিনশো আপনার কি বলে সিসি বলে না হর্স পাওয়ার আর পুলিশের আছে একশো পঞ্চাশ সিসি তাহলে পুলিশ কি ডাকাতদের ধাওয়া করতে পারবে ধরতে পারবে বলেন পারবে না এখানে পুলিশের দোষ কী ডাকাতের সংখ্যা তিরিশ জন পুলিশ গেছে তিনজন পাঁচজন অথবা দশজন ডাকাতদের কাছেও মানে অস্ত্র আছে যেখানে কি পুলিশ মারা যাবে না পুলিশদের মেরে মেরে ফেলবে কাজেই আমি মনে করি পুলিশ শাসিত দেশ হতে হবে একে তো হলো আরও দশ গুণ মানুষের এখন কর্মসংস্থান হলো তাদের উচ্চশিক্ষিত লোকদেরকে পুলিশে নিতে হবে তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দিতে হবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সুন্দর বাস আবাস দিতে হবে তাদের ছেলে মেয়েদের জন্যে সুন্দর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে তাহলে তারা আর ঘুষ খাবে না চুরি করবে না তাই না কেন ঘুষ খায় কেন চুরি করে অভাবের কারণে তাদের ঘরে টেলিভিশন নাই সোফা সেট নাই কার্পেট নাই আপনার আছে তো ওর ওদের হিংসা হয় না ওদের বউ বলে যে আমার বান্ধবী হাসির ঘরে তাদের কত রকম সোফা সেট কার্পেট নতুন নতুন ঘর অনেক অ্যাপার্টমেন্ট আছে তা হাসির জামাই নতুন গাড়ি কিনছে তুই বেটা পুলিশ তোরে বিয়ে করে আমার জীবন শেষ আমি বছর মাসের পনেরো দিন না যাইতে আমি আমার ঘরে বাজার করতে পারি না বেচারা পুলিশ তখন যাইয়া ঘুষ খায় ঘুষ খায় খাইতে হয় না অফিসে একই অবস্থা কারণ হিসাব ঘুষ খায় বড় সাহেবরাও খায় হ্যাঁ গুলশান বানানি বারাজারা ধানমন্ডিতে বড় বড় বাড়ি বানাইতে হইব ছোট ভাড়া বাড়িতে থাকা যাবে না অ্যাপার্টমেন্ট থাকতে হবে গুলশান বনানিতে বাড়ি দ্বারা অ্যাপার্টমেন্ট নাই তুই গোরানে থাকাস ছোট লোক বস্তি তোর বিয়া করে আমার জীবন শেষ হয়ে গেছে তখন বেচারা কী করবে ঘুষ খাবে তাই না কাজেই আমাদের বুঝতে হবে সরকার ইচ্ছা করলেই অপরাধ দুর্নীতি ঘুষ হত্যা ধর্ষণ রাহাজানি বন্ধ করতে পারবে না তার জন্যে প্রতিটি জনগণের প্রতিটি নাগরিকের নাগরিক দায়িত্ব পালন করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে তাই না এই যে মাদক দ্রব্য কারা আনে কারা বিক্রি করে কারা খায় কারা ব্যবহার করে মানুষই আমাদের দেশের জনগণ করে তবে এর জন্য দুইটা গোষ্ঠী এরা আমাদের বাংলাদেশি নয় বাঙালিও নয় রোহিঙ্গারা আসার পর থেকে এটা বেড়ে গেছে আমার হাসু আপাকে আমি প্রথম বলেছিলাম ওইখানে ওয়াল করে ফেল রোহিঙ্গাদের বাড়ি এখানে ঢুকতে দিবে না ওদের দেশে ওদেরকে মেরে ফেলুক আমাদের দরকার নেই এত মায়া দেখানোর কারণ ওরা খুব খারাপ জাতি ওরা অশিক্ষিত মর্ক মূর্খ বর্বর ওরা নামে মাত্র মুসলমান ওরা ইসলামের শত্রু ওরা নিজেরা নিজেদের শত্রু ওরা কোরআন শরীফ কেটে কোরআনের ভিতরে ইয়াবা ঢুকাইয়া নিয়ে আসে বিক্রি করে আপনি জানেন কিভাবে এবং শরণার্থী যখন দলে দলে আসছে তাদের গাঁটটির মধ্যে ইয়াবা নিয়ে এসছে আরেকটা হলো অনেক আগের থেকেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরপর যেই নন বেঙ্গলে বিহারিগুলো ঢাকা শহরে জানাবা ক্যাম্পে আছে মোহাম্মদপুরে মিরপুরে কোথায় কোথায় এইভাবে আছে তারাও দুর্নীতিবাস তারাও এই কাম করে ইয়াবা মাদকদ্রব্য ডাইল কি বলে প্যান্সি ডাইল কিল এগুলো সব ওরা গোপনে ব্যবসা করে ওদের কাম কাজ নেই তাহলে আপনারা বুঝেন ওরা আমাদের নতুন প্রজন্মকে চরিত্রহীন করেছে মাদকাসক্ত করেছে নেশাগ্রস্ত করেছে এবং এর জন্য আমাদের রাজনীতিবিদরাও দায়ী তারা খুব ঢিলা আরে বাবা যেই কঠোর হয়েছ এখন হাসোপা যে হুকুমটা তুমি এক মাস দুই মাস আগে দিয়ে গেছ এই এই অবস্থাটা তুমি আরও দশ বছর আগে দাওনি কেন নয় বছরের তো ক্ষমতায় আইছো তুমি তার আগে আরও পাঁচ বছর ছিলে অন্যেরাও ছিল তারা কেন কঠোর হয়নি কেন হ্যাঁ কাজে আমাদের রাজনীতিবিদদেরকে আরও কঠোর হতে হবে আমাদের জনগণকে আরও সচেতন হতে হবে এবং জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে হবে গণতন্ত্র না থাকলে দেশে এই ধরনের অবস্থা সামাজিক দুর্নীতি অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি ধর্ষণ এগুলো বেড়ে যায় অপরাধকারীরা অপরাধ প্রবণতা তাদের বৃদ্ধি পায় বিভিন্নভাবে তার বহিঃপ্রকাশ ঘটায় ধর্ষণ করে হত্যা করে চুরি করে ডাকাতি করে রাহাজানি করে এবং ওইসব করতে না পারলে মাদক আসক্ত হয়ে গাঞ্জা খেয়ে বুম হয়ে পড়ে থাকে মা দেখে পড়ে থাকবে তাহলে কি করবে আমি বলবো মদ খাও কম কম করে খাও কিন্তু কাম করো কারিগরি শিক্ষা গ্রহণ করো আর ছাত্রছাত্রীদের নেশা করার কোনো যুক্তিই নেই ভাই আমি আর দুই বছর পরে সত্তর বছর বয়স হবে আর আমাদের এখানে ইউরোপে বিশেষ করে অস্ট্রিয়াতে এটা ট্রেডিশন আমরা পানির পরিবর্তে বিয়ার খাই খাই না একটু পান করি হ্যাঁ খাবেন বিয়ার খাবেন আসুন আচ্ছা ভাই আমি বিয়ার খাই কিন্তু আমি মিথ্যা কথা বলি না চুরি করি না রাহাজানি করি না ডাকাতি করি না অন্যের সম্পদ আত্মসাত করি না অন্যের নারী জোর করে নিয়ে যাই না ধর্ষণ করি না সরি কারো মনে আঘাত দেই না কারো সরি গ্যাস গ্যাস বিয়ার খাইলে একটু গ্যাস হয় সরি নেবা মাইন্ড তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের জীবন সুন্দর করে গড়ে তুলুন জীবনকে উপভোগ করুন নিজের বোঝা নিজে হবেন না বেকার থাকবেন না মা বাবার ঘাড়ে বসে খাবেন না সমাজের উপর বোঝা হবেন না রাষ্ট্রের উপর বোঝা হবেন না নতুন প্রজন্মের সকল আমার প্রিয় ছোট ভাই বোন বা আমার নাতি পুতি যারা সবাইকে বলছি তোমরা নিজেকে ভালোবাসো তারপর তুমি তোমার পরিবারের জন স্বজনদের ভালোবাসো দেশকে ভালোবাসো নিজের পায়ে দাঁড়াও আমার থিওরি হলো আর্ন অ্যান্ড এনজয় নিজে পয়সা কামাও রুজি করো সুন্দর করে জীবন জীবনযাপন করো তাই না এই যে দেখো আমি প্রিন্সের মতো চলি আমার কি সুন্দর টেলিভিশন আছে সোফা সেট আছে কার্পেট আছে সুন্দর বিছনা আছে সুন্দর ল্যাপটপ আছে ওয়ারড্রপ দেওয়া ভর্তি সব জামা কাপড় অগণিত আমার সুন্দর অনেক সুন্দরী বান্ধবী আছে দেখেছ হ্যাঁ আমার গিটার আছে এই যে দেখো আমার টেবিলে কত রকমের খেলনা আছে এগুলো আমার নাতিনকে দেখাই ভাই ক্লাউদিয়াকে দেখাই আমার প্রিয় বান্ধবী ক্লাউদিয়ার নামে আমার নাতিনের নাম রেখেছি ক্লাউদিয়া হ্যাঁ ও অনেক সুইট হয়েছে অক্টোবরের পঁচিশ তারিখে চার বছর পূর্ণ হবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউর সেলফ ফার্স্ট আগে নিজেকে ভালোবাসো তারপর অন্যকে ভালোবাসবে অনেকে প্রেমিক প্রেমিকা প্রেমে পড়ে বলে কি আমি তোমাকে ভালোবাসি আমার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসি ভাই এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা নিজের জীবন থেকে কেউ কখনো কাউকে বেশি ভালোবাসে না এরা বলে আবেগের কথা বলে আর কিছু কিছু বেকুব আছে ওরা আত্মহত্যা করে দেখেছি প্রেমিকার জন্যে প্রেমিক আবার দুইজন এক রশিটাও ফাঁসি দিয়েছে দুইজন একসাথে বিষ খেয়ে মরে গেছে এটা সামাজিক অবস্থানের জন্য এটা অবশ্য এর জন্য সমাজ ব্যবস্থা দায়ী ওদের স্বীকৃতি দেয়নি ওদের প্রেমের সিলেটের একটা ছেলে একটা মেয়েকে আমি দেখেছি এটা আরও প্রায় সাত আট বছর আগে মনে হয় বাংলাদেশের নিউজে পত্রিকায় ওরা ছেলেটা মনে হয় হিন্দু ছিল অথবা মেয়েটা হিন্দু ছিল অথবা ছেলে মুসলমান এরকম জানি কী কাহিনী একটা ছেলে আমি মানে একটা হিন্দু আর একটা মুসলমান ছিল ওরা প্রেম করেছে ফ্যামিলির থেকে তাদের বাধা দিয়েছিল তখন মেয়েটা তার যত আছে মায়ের সোনা দানা যা পাইছে সেগুলো নিয়ে গেছে টাকা পয়সা ছেলেটাও যতটুকু পারছে নিয়ে গেছে চিটঙ্গা গিয়ে একটা হোটেলে ছিল যতদিন তাদের টাকা পয়সা ছিল সেগুলো দিয়ে খেয়ে দেয়ে মজা করেছে ফুর্তি করেছে কক্সবাজারে ঘুরেছে একদিন দুই দুইজন এক রাতে গলায় জড়িয়ে জড়িয়ে ঘুমের বড়ি বা পিস পান করে দুইজন মরেছিল তারপর দেখা গেলো ওই মেয়েটার পোস্টমর্টমে ধরা পড়েছে মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল কিন্তু ফ্যামিলি ইচ্ছা করলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারত এই যে দেখেন কেন বলি ধর্মই সকল অধর্মের মূল ধর্ম সেখানে বাধা হয়েছিল ধর্মীয় কারণে তাদের প্রেমকে স্বীকৃতি দেয়া হয়নি কাজে এই ধর্মের দেয়াল না থাকলে এমনটি হতো না তাই না তো পৃথিবীতে একটি ধর্ম থাকবে সেটা হলো প্রেম ধর্ম এবং সেই প্রেম ধর্মের প্রবর্তক আমি প্রেম ধর্ম সেরা ধর্ম প্রেম ধর্ম শান্তির ধর্ম প্রেম ধর্ম প্রগতির ধর্ম প্রেম ধর্ম মুক্তির ধর্ম love is power love is peace love is happiness love is life love never dies জয় জনতা জয় মানবতা এখন আর জয় বঙ্গ বলবো না কারণ জয় বঙ্গ বললে আমি একটা এলাকায় নিজেকে বন্ধ করে ফেলি বদ্ধ করে ফেলি তাই না আমি ইউনিভার্সাল আমি এখন আর জয় বঙ্গ বলবো না আজ থেকে এটা সিদ্ধান্ত নিয়েছি জয় জনতা জয় মানবতা জনগণই শক্তির উৎস জনগণই পারে সারা পৃথিবীতে পরিবর্তন আনতে আমরা সারা পৃথিবীকে ধর্মমুক্ত করব আজকের এই প্রতিজ্ঞা নিয়েই আমরা সবাই বিদায় নিচ্ছি মানে বিদায় মানে কি আমরা একে অপরের হৃদয়ের মধ্যেই অবস্থান করছি যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসেন যারা আমাকে তোমরা আমার ভাই বন্ধু বান্ধবীরা আছো সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই সবাইকে ভালোবাসি তোমার পাশে যে আছে তাকে বলো আই লাভ ইউ এবং শুধু বললে হবে না তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলবে আই লাভ ইউ এবং এই ভালোবাসা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে ভালোবাসার আলোয় পৃথিবীকে আলোকিত করতে হবে তাইলে আমাদের এই পৃথিবীতে কোনো হত্যাযজ্ঞ ধর্ষণ লুটপাট ডাকাতি রাহাজানি কিছুই হবে না তবে তার জন্যে পূর্বসত্য হলো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বেকারদের জন্যে বেকারত্ব দূর করতে হবে মানুষের অভাব অনটন দূর করতে হবে জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্যে স্বনির্ভর করে তুলতে হবে জগতের সকল মানুষ সুখী হন সকল প্রাণী সুখী হোক শুধু মানুষ সুখী হলে হবে না পশু পাখি লতা পাতা বৃক্ষ সব কিছুকেই সবার প্রাণ আছে সবাইকে সুখে থাকতে হবে সবাইকে শান্তিতে থাকতে হবে তাহলেই আমাদের এই পৃথিবী বসবাসের মনুষ্য বসবাগে বাসের উপযোগ্য হবে পশু বসবাসের উপযোগ্য হবে প্রাণী বসবাসের উপযোগ্য হবে এই যে কোরবানির ঈদ আসতেছে ভাই কত নিষ্ঠুরভাবে কোটি কোটি পশু জবাই করে আপনারা আমরা খাই এই সিস্টেম চালু করেছে আমাদের পূর্বপুরুষরা পশু জবাই না করলে আগে কী খেত মানুষ একসময় লতা পাতা খেত হ্যাঁ তো এই ব্যাপারে আপাতত কোনো কথা বলবো না তবে কোরবানি করেন নট ব্যাড ফট করে এটা বন্ধ করা যাবে না নাইলে কি খাবেন বাঁচতে হবে কিন্তু ভাই রাস্তাঘাটে ছোট বাচ্চাদের সামনে ধরে এত কঠিনভাবে পশুদের ছোয়াইয়া দিয়া জবাই করবেন না ভাই একটু লুকিয়ে চুকিয়ে করুন কোরবানি দেওয়ার জন্য বিশেষ বিশেষ জায়গা ঠিক করুন ওই সব জায়গাতেই শুধু কোরবানি দিন এবং রাস্তাঘাটে দিবেন না রাস্তাঘাট অপরিষ্কার হয় আবর্জনা ভরে যায় দুর্গন্ধ ছড়ায় রোগ জীবাণু সৃষ্টি হয় মানুষ অসুস্থ হয় পরিবেশ নষ্ট হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার